আমরা আমরা আজকে দেখবো যে Yahoo answer Yahoo answer Yahoo আনসারের কাজ হচ্ছে আপনি যদি <clears throat> আপনি যদি একটা কোশ্চেন করেন সেখানে কি আনসারটা পাবেন ইয়াহু ইয়াহু আনসার লিখে সার্চ দিলে এটা আসবে আপনার একটা ইয়াহু অ্যাকাউন্টের মাধ্যমে এই এই Yahoo answer answer dot Yahoo dot কমে আপনি লগ ইন করতে পারবেন এটার কাজ হচ্ছে যে কি আপনি কোনো একটা কোশ্চেন এখানে সেট করে দিবেন এখানে অনেকজন আনসার দিবে তো <clears throat> এখানে দেখেন ওই হোয়াট ইজ বেস্ট আপনি সার্চ দিলে কোশ্চেনগুলো পাবেন যে কোনো কোশ্চেন এখানে করতে পারেন আপনাকে কি আনসারটা কেউ না কেউ আনসারটা দিয়ে দিবে তো এখানে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে যে কি আমরা এখানে আমাদের সিপি অফার ওয়েবসাইট লিঙ্ক এগুলোর প্রমোট করব এগুলোর প্রমোট করলে আমার কি করবে আমি আনসারটা দিব আনসারটা দিয়ে আমার এই অফারগুলোকে ফরওয়ার্ড করব বা আমার লিঙ্কটাকে ফরওয়ার্ড করব এখানে তাহলে আমি যদি দশটা লিঙ্ক দিয়ে আসি তাহলে পাঁচটা ভিজিটর হলেও আমি পাবো ওখান থেকে কি আমি রিয়েল ভিজিটরগুলো যে যে রিয়েল যারা কাজ করতেছে তাদেরকে কি আমরা পাবো যার ইনফরমেশন প্রয়োজন তাকে আমি পাবো তো এখানে আমরা কীভাবে কাজ করব দেখিনি প্রথম আমরা ইয়াহু ডট আনসার ডট কমে যাবো এইখানে আমাদেরকে ফয়েন্ট ফয়েনের মাধ্যমে লেভেল বাড়াইতে হবে তো লেভেল বাড়াইলে আমরা কি করতে পারবো আমরা লেভেল বাড়ানোর মাধ্যমে আমরা এখানে কমেন্ট লিঙ্ক সেট আপ করতে পারবো তো ফার্স্ট আমি যদি যাই এখানে ইয়াহু শো মোর ক্যাটাগরি এখানে এখানে ক্লিক করার সাথে সাথে আমার ক্যাটাগরিগুলো আসছে <coughs> আমি যদি আমার অ্যাকাউন্টের হোমটা দেখতে চাই এখন এই মুহূর্তে আমার এত পয়েন্ট আছে চারশো তিরানব্বই পয়েন্ট আমার আছে ঠিক আছে চারশো চারশো তিরানব্বই পয়েন্ট আছে আমার আমি আনসার দিছি দেড়শোটা তো আমি যদি এখানে দেখি তাহলে ইয়াহু এই মেইলটার মাধ্যমে কি আমরা এয়া করতে পারবো দেখেন এখানে এখানে আমি যদি একটা কোশ্চেন সেট আপ করি সেটার কি ইয়া করতে পারতেছি তো এই পয়েন্টটা কীভাবে বাড়াবো এই পয়েন্টটা বাড়াবো যে আমি যে কোনো একটা ক্যাটাগরিতে নিয়ে আমি আনসার দিব ডিং বা একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে কোশ্চেনটা ওপেন করলাম একটা ক্যাটাগরি সিলেক্ট করে আমি কোশ্চেনটা what is favourite food and restaurant আমি যদি এটা সার্চ দিই ও ভিডিও সহ দিয়েছে ফুডটার ঠিক আছে ওর ফেভারিট ফুডের কি আপনি এটার আনসার দিতে হলে আপনি আমি যদি ওর মতো যদি এরকম ইউটিউব থেকে একটা ভিডিও খুঁজে নিয়ে আসি তো বেস্ট আনসার দেখবেন এখানে একটা বিয়ের বেস্ট আনসার পাবেন ওটার দিকে খেয়াল রাখবেন যে ওটা কি হয়েছে ওটা কি ওইটা ওইটা দিকে খেয়াল রাখবেন তাহলে কি আপনারা বুঝতে পারবেন যে আনসারটা কি হবে এক্সাক্ট অ্যান্সারটা তো আমি যদি এখানে ইউটিউবে যাই আমি একটা লিঙ্ক লিঙ্ক একটা সেট আপ করে কি আমি এই লিঙ্কটা নিয়ে কপি করলাম আর এখান থেকে কি এমপি তো এখানে আমাকে আনসার দেওয়ার অপশনটা দিয়েছে কিনা দেখি একটু এখানে আনসার দেওয়ার অপশনটা নাই কারণ এটা পুরাতন কোশ্চেন আমরা দেখব আমরা কিভাবে কি আনসারটা দিব আমরা একটা কি ডনিয়াস পিজা হাট পিজা হাট কি তো এটাকে আমাকে এখানে কোশ্চেন দেওয়ার অপশনটা নাই এগুলো অনেকগুলোতে থাকবে অনেকগুলোতে থাকবে না কারণ যেগুলো পুরাতন হয়ে গেছে সেগুলোতে আনসারটা দিতে পারবেন না আপনি এ হ্যাঁ, হ্যাঁ এটাতে আমার আনসার দেওয়ার বক্সটা আছে তাহলে আমি এটা যদি গুগলে সার্চ দিই জিনিসটা এই জিনিসটা সম্পর্কে কি জিনিস আমি সেটা জেনে আসতে পারবো ঠিক আছে অথবা এখান থেকে never out dumping not out both এখানে কাউকে বেস্ট চান্স দিছে দেখেন নেভার হার্ড দি আমার এই জিনিসটাকে এই জিনিসটা যদি আমি নোটপ্যাডে কপি করি না হলে ধরে ফেলবে টু রেস্ট্রাক্টেড এরিয়া তো সেই জন্য তো আমি নোটপ্যাডে ফেস করে সাবমিট করলাম সাবমিট করার সাথে সাথে আমাকে কি দিলাম দেওয়ার পর আমি কি করব এখন আমি আমার লেভেলটা দেখব আমার পয়েন্ট বাড়ছে কিনা দেখব আমার চারশো তিরানব্বই ছিল আমার এক পয়েন্ট বাড়েছে তো এভাবে করে করে আপনি একটা পয়েন্টে দুই মার্ক পাবেন একটা আনসার দিলে দুই পয়েন্ট পাবেন এই দেখেন এখানে দেওয়া আছে যদি একটা আনসার দেন সেই ক্ষেত্রে আপনাকে দুই পয়েন্ট আর একটা কোশ্চেন করেন যদি আপনি তাহলে পাঁচ পয়েন্ট কেটে যখন ওপেন করবেন তখন একশো পয়েন্ট দিবে যখন একটা কোশ্চেন আপনি সেট করবেন এখানে তাহলে আপনার থেকে পাঁচ পয়েন্ট কেটে নিবে যখন আপনি কোশ্চেন বেস্ট আনসার হবে তাহলে তিন পয়েন্ট দিবে আবার যদি আনসার দেন যে কোনো একটা আনসার দেন তাহলে দুই পয়েন্ট দিবে তারপরে যদি আপনি সেফ ডিলিং উইথ আনসার যদি আপনি নিজে নিজে ডিলিট করে দেন আনসারটা তাহলে দুই পয়েন্ট কেটে নিবে প্রত্যেক দিন লগ ইন করলে এক ডেলি এক বেস্ট আনসার হলে দশ পয়েন্ট দিবে আবার ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করলে দশ পয়েন্ট কেটে নিয়ে যাবে এক থেকে দুশো উনপঞ্চাশ পর্যন্ত দুশো লেভেল ওয়ান লেভেল ওয়ান আপনার আনসার দিতে পারবেন বিশটা কোশ্চেন সেট আপ করতে পারবেন পাঁচটা এভাবে দুই পয়েন্টে যখন যাবেন আশিটা সেট আপ করতে পারবেন আশিটা আনসার দিতে পারবেন এবং কি নয়শো নিরানব্বই পর্যন্ত লেভেল টুতে থাকবেন এরপরে এভাবে করে লেভেলগুলো দেওয়া আছে তো এখানে আপনারা এই দেখেন আপনি একটা লিঙ্ক এখানে সেট যখন আপনার লেভেল টু থাকবে তখন আপনি লিঙ্ক দিতে পারবেন আর যদি লেভেল থ্রি হয় লিঙ্কটা অ্যাঙ্কর করে দিতে পারবেন এভাবে করে আপনি কি ইয়ো আনসারে কাজ করতে পারেন তো একটা টিপস হচ্ছে যে কি আপনি বেস্ট আনসার তো আপনাকে কেউ এমনিতেই দিবে না আপনি যদি আপনার মোবাইল থেকে বা অন্য একটা পিসি থেকে যদি আপনি কোশ্চেন করেন এখানে যে আইডি দিয়ে কাজ করবেন ওই আইডি দিয়ে আনসার দিয়ে আপনি বেস্ট আনসারটা সিলেক্ট করে দিতে পারেন তাহলে আপনি দশ পয়েন্ট পাবেন তাড়াতাড়ি আপনাকে বা অথবা কয়েকজন গ্রুপ মিলে কাজ করবেন একজন সবাই যারা কোশ্চেন করবেন আমি কোশ্চেন করছি আপনাকে দিয়েছি কি বেস্ট আনসার দেওয়ার জন্য তা আপনি বেস্ট আনসার দেওয়া দিলে আপনি কি আপনাকে আপনি যদি বলেন যে আপনি আমাকে পাঁচটা বেস্ট আনসার দেন আমি আপনাকে পাঁচটা বেস্ট আনসার তাহলে কি পয়েন্টগুলো দ্রুত বাড়তেছে তো এক্ষেত্রে গ্রুপ করে কাজ করতে পারবেন তো যারা এই ক্ষেত্রে গ্রুপ করতে কাজ করতে আগ্রহী তাহলে আমার ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা কি এই ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কি হেল্প করব তো ধন্যবাদ সবাইকে